আসসালামু আলাইকুম বদ্দাক্কল আফাকল ওনারা ব্যাগগুন কেন আসন আশা করি ব্যাগুন বহুত ভালো আসন ওনারা দেখতে লাগুন দায় এখন তো এরিবিতে জায়গা এনে নাম হইলে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তা মোড় আজ ইয়ত দাঁড়াই দে মূলত হইল দে ইয়ত কেন হাসপাতাল গইতে স্যার সিআরবি কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষ সরকারি বেসরকারি অংশীদারিত্ব চুক্তির আওতায় প্রস্তাবিত পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং একশো আসন বিশিষ্ট মেডিকেল কলেজ তৈরির নির্ধারিত স্থান এই সিআরবির এই জায়গায় তবে এখান হাসপাতাল করবি ইন ইয়ে হলে আর কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই হাসপাতাল করিলে দেশের মানুষ সেবা পাইব ইয়েন হইলে নিয়ম তবে হাসপাতাল ইন ইয়ে জিন গৈত্য স্যার আর চট্টগ্রাম সিআরবির মতো একান গুরুত্বপূর্ণ জায়গা যিয়ে চট্টগ্রামের ঐতিহ্য বহন করে চট্টগ্রাম সিআরবি সাত রাস্তা ব্রিটিশত্বন এই পর্যন্ত চট্টগ্রাম সিআরবি এই জায়গায় ইয়ে শুধু সিআরবি সিটাঙত যে ঐতিহ্য বহন করে তা নয় বাংলাদেশে তো এরকম একটা সুন্দর জায়গা আছে বলে আত্মন মনে নয় তো আর একখান জিনিস কইতাম সাইড যে এই হাসপাতালে যদি এত বড় জায়গা এরিয়া নির্ধারণ করিয়ে যদি এটা গড়ে এই হাসপাতালে গরিবের পরে এক নম্বর হইলে এটা প্রাকৃতিক যে পরিবেশ গাছপালা আছে এগিন ব্যাগিন ভাঙি ফেলাইব দ্বিতীয় কথা হইল দিয়ে হাসপাতালত যেগুলো বর্জ্য থাকে হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা বর্জ্য বিভিন্ন জিনিস এটা পরিব ফলে সিআরবির মতো একখান সুন্দর জায়গা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা বহুত বেশি তার মধ্যে যে একখান হাসপাতাল গরিব হইল যে ইউনাইটেড চট্টগ্রাম হাসপাতাল লিমিটেড বাস্তবায়ন গরিব যে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অন একখান জিনিস খেয়াল করিস অন ইউনাইটেড একদম মার্শাল পার্টি বিগ প্রজেক্ট তারা যখন হাসপাতাল নিবে গরিব অবশ্যই এটা হাসপাতালের ভিতরে ইম্পেরিয়াল হাসপাতালের মতো শত শত গাড়ির আনাগোনা থাকিব গাড়ির পার্কিং এই যে সিআরবির একখান সৌন্দর্য গাড়ি পার্কিং করি এই জিনিসগুলি নষ্ট করে ফেলাইব ফলে আর চট্টগ্রামের যেই ঐতিহ্য ঐতিহ্যবে নষ্ট হয়ে যাবে দর্শক আজ যে জিনিস জ্ঞান খৈতাম চায়ের এই বে অক তবে এন্ডে নক আর সামাজিক সংগঠনের পক্ষ তো নারা এনের প্রতিবাদ জানায় হাসপাতালি এন চট্টগ্রাম সিটির বাইরে যেসব জায়গাত গড়িলে যানজট সৃষ্টি নইব পরিবেশ বিপর্যয় নইব গাছপালা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি নইব ওইসব জায়গাত গরম অনে আরেকখান জিনিস খেয়াল করিবেন দেশের করোনাকালীন সময়ের ভিতর আরা অক্সিজেন অক্সিজেন গড়িয়ে ফলেজের গই অক্সিজেন কৃত্রিমভাবে মানুষের আরা দীর বোতল দিয়ে রে অথচ আল্লাহ দানি এই যে অক্সিজেন সিআরবির মতো একখান জায়গা চট্টগ্রাম সিটির একমাত্র অক্সিজেন যিন আল্লাহ তালা দানি অক্সিজেন তৈরি হয়ে একখান জায়গা দিয়ে এরিম সিআরবি তো সিআরবির মতো একখান জায়গা নষ্ট হয়ে যাক অনে আরার মতো অন নচাইবেন যারা আরার পক্ষে থাকিবেন এবং এই হাসপাতালের বিপক্ষে থাকিবেন ওনারা প্রত্যেকের আহ্বান করি এই ভিডিও চাইবেন সাইরা ওনারা বিবেচনাতে রাখে ওনার তো যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবেন আর একখান জিনিস হল যে আজ যেরকম নিজ দায়িত্ব আয়ের প্রতিবাদ করির ওনারা অবশ্যই নিজ দায়িত্ব আইবেন আয়ের দরকার হলে আরাল্লা যোগাযোগ করবেন আরা সনারাল্লা তো একটু হাসপাতালিবে গরির গড় কোনো সমস্যা নাই তবে হাসপাতালের স্থানগান পরিবর্তন করি এরকম প্রাকৃতিক পরিবেশ নষ্ট এরকম একটা জায়গা নগরী সমুদ্র ভারত গড়িতে আর পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম এরিয়ার পাশে সাগর ভারত প্রচুর পরিমাণ জায়গা আছে অনন্যাবাসীকে গড়িতে আর সীতাকুণ্ডর আশপাশ সমুদ্র ভারত গরিতারে আনোয়ারা গরিতারে হ্যাঁ এই জায়গা কিন্তু গড়ে খারাপ তো কোনো সমস্যা নাই তবে সিআরবির মতো একটা নন্দনিক স্থান যাতে পরিবেশ নষ্ট হয় নষ্ট নয় এ ব্যাপারে আমরা ব্যাকগ্রাউন্ড সচেতন থাকিবেন আজের মতো ইত্যন বিদায় দেখা হইব অন্য কোনো দিন আরেকখান ভিডিও লইয়ে অবশ্যই অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড আর পাশে থাকিবেন